আসসালামু আলাইকুম পয়লা জুন থেকে সকাল এগারোটা থেকে চার পর্যন্ত ওপেন এয়ারে বাইরের কাজ নিষিদ্ধ করুন গ্রীষ্মের দুপুরের সময় খোলা বাতাসে বাইরের কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্তটি পয়লা জুন থেকে আগস্টের শেষ পর্যন্ত সক্রিয় করা হবে নিষেধাজ্ঞা সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত থাকবে এই সিদ্ধান্তটি শ্রমিকদের সুরক্ষার লক্ষ্যে এল করা হয়েছে বলে সূত্র জানিয়েছে